ভালোবেসে সুখী হতে দিলে না দিলে না ভালোবেসে সুখী হতে দিলে না দিলে না ভেঙে দিয়ে এই মন চলে গেলে তুমি এখন সুখেরই আশায় ভালোবেসে সুখী হতেই দিলে না আমায় দিলে না আমায় ভালোবেসে সুখী হতেই দিলে না আমায় দিলে না আমায় ভালোবাসায় ভুল ছিল জানা ছিল না সুক্তায় জীবনে সারা দিল না ভালোবাসায় ভুল ছিল জানা ছিল না সুক্তায় জীবনে সারা দিলানা পথ চাওয়া এখন আমার ফুরাবে না ভালোবেসে সুখী হতেই দিলে না আমায় দিলে না আমায় ভালোবেসে সুখী হতেই দিলে নায়ামায় দিলে না হো ভেঙেছ যে এই মন ভালোই করেছ ফুলে বরা স্বপ্ন চাঁদ তুমি বুনেছ হো ভেঙেছ যে এই মন ভালোই করেছ ফুলে ভরা স্বপ্ন চাঁদ তুমি বুনেছ পেয়েছ কি সুখ খুঁজে সুখের নীলিমায় ভালোবেসে সুখী হতেই দিলে না আমায় দিলে না আমায় ভালোবেসে সুখী হতেই দিলে নায়ামায় আমায় দিলে না আমায় ভেঙে দিয়ে এই মন চলে গেলে তুমি এখন সুখের আশায় ভালোবেসে সুখী হতেই দিলে নায়ামায় আমায় दिल नाया